হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মাইক্রোসফট এক্সেল দু হাজার ষোলো এর নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইনসার টেপ এটি দিয়ে মূলত কোন কোন কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব পরবর্তীতে আপনারা সকল গ্রুপ এবং টেপ দিয়ে কী রকমভাবে কাজ করতে হয় অথবা আপনার হিসাব নিকাশ কীভাবে করবেন তো প্রতিটি গ্রুপ নিয়ে আলোচনা করব আপাতত আমরা বেসিক টেবিলের পর্বগুলো শেষ করি আপনি যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো এবং আপনাদের কোন ধরনের ভিডিওগুলো প্রয়োজন তা আমাদের জানাবেন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই সম্পূর্ণ ভিডিও জুড়েই আছি আমি এফ এস আদি আপনাদের সাথে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি আমরা প্রথমেই আমাদের ডেস্কটপে মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি ওপেন করে নিই সো ভিউয়ার আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অলরেডি একটি টেবিল এখানে তৈরি করে রেখেছি যেটির মাধ্যমে আমি আপনাদের ইনসার্ট টেব এর প্রতিটি গ্রুপ নিয়ে আলোচনা করতে পারবো সো আমরা আমরা ইনসার্ট ট্যাবে চলে আসি তো আমাদের প্রথম যে গ্রুপটি আছে সেটি হচ্ছে টেবিলস তো এখান থেকে আমরা প্রোপ টেবিল রিকমেন্ডেড টেবিলস এবং অনলি টেবিল আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো সো আমাদের যদি ফিল্টার করা না থাকে তাহলে কিন্তু আমরা প্রথম যে দু টেবিল আছে এটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না সো আমাদের অবশ্যই ফরম্যাট করে নিতে হবে পাওয়ার পর আমরা এখান থেকে মূলত আমরা এটি ব্যবহার করে থাকি কোম্পানির ডিটেলসগুলো প্রকাশ করার জন্য বা ডিল করার জন্য এটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারি বায়ারদের সাথে সো এটি কিন্তু আমাদের খুব প্রয়োজন যে ধরুন এখান থেকে যদি আমরা নেমগুলো দেখতে চাই তাহলে আমরা এখানে নেম দেখতে পারবো এখানে যদি নেমের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো দেখতে পারবো দেখুন নেম এখানে নেমগুলো আসছে এখানে ভ্যালুগুলো আসছে এখান থেকে এরকমভাবে আমাদের এখান থেকে প্রত্যেকটি আমরা আমাদের যেটি প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে এসে এখানে প্রেস করার পর আমরা এখান থেকে দেখতে পারবো সো এটি হচ্ছে প্রফ টেবিল এবং এটি আমরা দুটোর কাজ প্রায় সমানই আপনারা একটু চেক করে দেখে নেবেন আর পরবর্তীতে যখন আমি ভিডিওগুলো বিস্তারিতভাবে তৈরি করে দেব আপনারা দেখতে পারবেন তারপর আমাদের আছে ইলিস্ট্রেশন এখানে যে গ্রুপটি আছে এটিতে আমার এটির প্রথমে আমাদের আছে এখানে পিকচার সো আমাদের এক্সেল শিটে আমরা যদি কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে আমরা কিন্তু এই পিকচার যে রিবনটি আছে এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো সো ধরুন একটি পিকচার নেই ওপেন করার পর আপনারা যেখান থেকে পিকচারটি নিতে চান আপনার লোকেশন সেটি দিয়ে নেবেন আমি এটি নিচ্ছি এটি হচ্ছে আমার পিকচার আমি এখানে অ্যাড করলাম সো পিকচার অ্যাড করার পর আমাদের অটোমেটিক্যালি এটি ফরম্যাট অপশানে চলে যাবে এটি ফরম্যাট করার জন্য আপনি এটি বিভিন্নভাবে এটি কাজ করতে পারবেন ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি প্রেস করেন তাহলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অন্য একটি কালার চলে আসবে এখানে অথবা আপনি অন্য একটি কালার দিতে পারবেন এখানে তারপর আছে আমাদের তারপর এখানে আমাদের আছে কারেকশন আমরা যদি অটোমেটিক্যালি কোনো কালার দিতে চাই চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা কারেকশন করে নিতে পারবো কালার এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার এখান থেকে নিয়ে নিতে পারবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারবেন তারপর আমাদের এখান থেকে আছে যে ইফেক্ট আমরা ইফেক্ট অপশন থেকে আমরা যে কোনো একটি ইফেক্ট এখান থেকে নিয়ে নিতে পারবো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো একটি নিয়ে নিতে পারবেন সো তারপর এখানে আমাদের আছে চেঞ্জ পিকচার এখান থেকে আমরা আমাদের এই পিকচারটি চেঞ্জ করে নিতে পারবো আমরা রিপ্লেস করতে পারবো অন্য একটি পিকচার এখানে অ্যাড করতে পারবো তারপর আছে আমাদের এখান থেকে রিসেট পিকচার এখান থেকে আমরা পিকচারটি রিসেট করে নিতে পারবো আমার পিকচারের সাইজ হাইট ওয়েট এগুলো কমিয়ে নিতে পারবো তারপর আমাদের আছে যে পিকচার স্টাইল এখান থেকে আমরা পিকচারে যে কোনো একটি স্টাইল নিয়ে নিতে পারবো সো এটি হচ্ছে আমাদের পিকচার স্টাইল যে রিবনটি আছে এটি তারপর আছে আমাদের পিকচার বর্ডার আমরা এখান থেকে পিকচারের বর্ডার নিয়ে নিতে পারবো ধরুন আমরা এখান থেকে একটু মোটা করে পিকচার বর্ডার আমরা এখান থেকে কালারটা দিয়ে নিতে পারবো তারপর এখান থেকে পিকচার ইফেক্ট এখান থেকে আমরা পিকচারের ইফেক্ট নিয়ে নিতে পারবো দেন লাস্ট যেটি আছে এটি হচ্ছে আমাদের হাইট ওয়েট এই হাইট ওয়েট আমরা ছোটো অথবা বড় করে নিতে পারবো তারপর আমরা পরবর্তীতে আসতেছি পিকচার শেষ তারপর আছে আমাদের অনলাইন পিকচার হ্যাঁ আমরা নেট থেকে কোনো পিকচার যদি এখানে বসাতে চাই সরাসরি তাহলে সেখান থেকে নিয়ে নিতে পারবো পরবর্তীতে আমাদের আছে অ্যারেঞ্জ এটি মূলত অনলাইন থেকে কোনো তথ্য বা পিকচার বা অন্য কিছু অ্যাড করার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি সো এটি আপাতত আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছি না তারপর আছে আমাদের চার্ট আমাদের যে চার্ট গ্রুপ আছে এটির মাধ্যমে আমাদের উক্ত স্মরণীয় যেটি আছে এটি আমরা কিন্তু আমরা চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো ধরুন এখানে আছে ঢাকা ময়মনসিংহ এখান থেকে আমরা যে কোনো একটি পাই চার্ট নিয়ে নিই আমরা যদি দুয়ের দুয়ের মধ্যে কোনো পার্থক্য দেখাতে চাই তাহলে এখান থেকে আমরা পাই চার্ট এটি ব্যবহার করতে পারি সো আমাদের পরবর্তীতে আসতেছে লাইন লাইন এগুলো চার্টের অংশ এগুলোর মাধ্যমে চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারবেন আপনি সম্পূর্ণ সরানিটি তো লাইন এগুলো হচ্ছে আমাদের স্পার্ক লাইন এগুলো হচ্ছে চার্টের মতোই গ্রাফ যেটিকে আমরা বলে থাকি আমাদের পরে আসছে যে সাইলস টুল ঠিক আছে তারপর আছে আমাদের টাইম লাইন আমরা টাইমলাইন এবং সাইলস ব্যবহার করতে পারি আমাদের কোম্পানির ডিটেলস প্রকাশ করার জন্য বা বাই সেল বা অন্যান্য যে বড় বড় সারণীগুলো আছে সেগুলোর কাজগুলো প্রকাশ করার জন্য সো এটি এই দুটি ব্যবহার করার জন্য আপনার টেবিলটি অবশ্যই প্রথমে ফর্মেট করে নিতে হবে সো এখান থেকে আমি ফিল্টার করে নিই এখান থেকে ফিল্টার এখান থেকে ফিল্টার করে নিই ফিল্টার করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইজ যাব যাওয়ার পর আমরা এখান থেকে মানে কোন কোন বিষয়গুলো দেখতে যাচ্ছি সো আমরা দেখতে যাচ্ছি নেম তারপর আছে আমাদের লোকেশন তারপর আছে আমাদের ধরুন জানুয়ারি দু হাজার বাইশের সেল এটি তো ওকে করে দিলাম তারপরে দেখুন আমাদের তিনটা এখানে সেলস টুলের যে অংশগুলো আছে এখানে চলে আসছে সো দেন আমাদের আছে এখানে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক আপনারা অবশ্যই বুঝেন তো বিস্তারিতভাবে বলার কিছু নেই তো একটু সংক্ষিপ্ত আকারে একটু দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা এখানে লিখলাম ফেসবুক আমাদের ফেসবুক লেখাটি এখানে হয়ে গেছে সো এটি সিলেক্ট করে আমরা এখান থেকে হাইপার লিঙ্ক করে নিব লিখে দিব সো এখানে দেখুন আমাদের ফেসবুক আমাদের যে হোম পেজ আছে সেটি এখানে শো করতেছে আমরা কন্ট্রোল চেপে রেখে যদি এখানে প্রেস করি তাহলে সরাসরি আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট সাইটে চলে যেতে পারবো এক্সেলের মাধ্যমে সো এটি হচ্ছে হাইপার লিঙ্ক তারপর আছে আমাদের টেক্সট বক্স এখান থেকে আমরা টেক্সট বক্স নিতে পারবো যেন আমরা এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট বক্স এখান থেকে আমরা যে কোনো একটা কিছু লিখে নিতে পারবো ডিজাইন করতে পারবো সো হেডার অ্যান্ড ফুটার আমরা ব্যবহার করতে পারি আমাদের পেজের নাম্বার বা ডেট বা আমাদের হিডিংসটা যদি বড় করে দিতে চাই তাহলে সেখানে আমরা হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করতে পারি তারপর আছে আমাদের এখানে আছে ডিজাইন টেক্সট বক্সের ডিজাইন এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেই অনুযায়ী সেরকম লেখাটি এখান থেকে লিখে নিতে পারবো তারপর এখানে আমাদের আছে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন এখান থেকে সিগনেচার লাইন আমরা সিগনেচার এখানে অ্যাড করতে পারবো ইকুয়েশনস এই অপশন থেকে আমরা আমাদের এখানে কিছু বীজগণিতিক সূত্রগুলো আছে সো এখান থেকে আমরা সেগুলো নিয়ে নিতে পারবো তারপর আছে আমাদের সিম্বল সিম্বল থেকে আমরা বিভিন্ন রকম আইকন আমাদের কোম্পানির জন্য ব্যবহার করতে পারবো এখান থেকে নিয়ে আমাদের কোম্পানির জন্য ব্যবহার করতে পারবো সো এটি হচ্ছে আমাদের ইনচার্ট যে ট্যাব আছে এটির মূলত ভিডিও সো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কীভাবে ভিডিওগুলো করলে আপনাদের ভালো লাগবে আমি সে অনুযায়ী ভিডিওগুলি তৈরি করে দেওয়ার চেষ্টা করব সো ভিউয়ার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ